বর্তমান প্রেক্ষাপটে তারেক জিয়া জাতির জনককে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে লন্ডনে বসে অপ্রত্যাশিত বর্তমান সরকার এবং স্বাধীনতা স্থপতির অপমানজনক কথা বলে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বাঙালির জাতির মেনে নিতে কষ্ট হয় জাতির জনকের হত্যার প্রাককালে তীক্ষ্ণ বুদ্ধিমাত্তায় কি করেছে তা আমাদের সবারই জানা জিয়াউর রহমান সামরিকের মাধ্যমে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকারীকে প্রমোশন দিয়ে চাকরিতে বহাল করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেন ইনডেন্ডিং অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে ও হত্যাকারীদের উৎসাহিত করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেন্ডিং অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার আরম্ভ করে শেষ পর্যন্ত পরকত খনিদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করে ফাঁসির আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসির মুহূর্তে তার বক্তব্য তুলে ধরলাম পনেরোই আগস্ট পঁচাত্তর সালে জিয়ান সাহেব দশটা এগারোটার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে যে ঘটনা গত রাতে ঘটে গেছে আমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা কামাবে না তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও সবাই কাজকর্ম করো এটা জাতীয় ব্যাপার এটা আমাদের ব্যাপার নয় এইভাবে উনি মোটিভেটিং লেকচার দিয়েছে ওখানে ক্যান্টনমেন্ট অডিটিয়ান উনি বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতেন ডাইরেক্ট এবং আর্মির চেইন কমান্ড বলতে কিছু ছিল না ওরাই চালাতো প্র্যাকটিক্যালি ওখান থেকে এই ধরনেরভাবে ইয়ে তারপরে যখন ইয়ে, ওনার সাথে মাছ মারা একবার আমি ইন্টারভিউ দিতে যাই জিয়া সাহেবের সাথে সেনা হেডকোয়ার্টারে সেখানে উনি ওনাকে বললাম যে আমাকে আমার একটা সার্ভিসের ব্যাপারে আপনি ই ইয়ে করে দিতে আগে যখন বাইরে সিভিল সার্ভিসের ব্যাপারে স্যার ওনাকে অনুরোধ করেছি তো সেই ব্যাপারে জিজ্ঞাসা করি তখনও যে ওনার সাথে যে আলোচনা হয়েছে তখন দেখা গেছে যে তিনি প্র্যাকটিক্যালি এই যে কোর পক্ষপাত পক্ষপাত ছিল কথাবার্তা এটা করেছেন কিন্তু ওনার কথাবার্তা বোঝা যাচ্ছে দেখা গেছে যে উনি কুর সমর্থক ওদের সাথেই ওদের সাথে ওনার এই সব কিছু যোগাযোগ পরবর্তী হ্যাঁ, হ্যাঁ, যখন বিদেশে যাওয়ার প্রশ্ন আসলো তখন তিনি বঙ্গভবনে তো আমরা তো ডাইরেক্ট কথা বলতে পারিনি ওনার সাথে উনি দেখেছি মিলিটারি সেক্রেটারি প্রেসিডেন্টের সাথে ওনারা কথাবার্তা বলছেন তো এই সেই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি তো এই পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবে বাইরে বিদেশে এবং বিদেশে তাদের কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মার্শাল ওনাকে নির্দেশ দিয়েছেন যেহেতু আমরা বঙ্গভবনে ডিউটিরত ছিলাম স্কট ডিউটি সেখান থেকে আমাদেরকে ওখানে ব্যাংককে পাঠিয়ে দিছি ব্যাংককে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে তো ফেরার পাঠাই নেই বরং সেখান থেকে দেখছি তারা শুনলাম যে এই তখন তো জিয়াউর রহমান সাহেব পুরা ক্ষমতায় তিনি তাদেরকে লিবিয়াতে আশ্রয় লিবিয়ায় আশ্রয় বন্দোবস্ত করছেন তারপরে তখন পরে আমরা শুনলাম সেখানে জেলখানায় তারা তিনজন চারজন জাতীয় নেতাকে মেরে গেছে এই রিসেলদার মুসলিউদ্দিন ওখানে ঘোষণা করতেছে বিয়ে বলতেছে তার তার সাথে দুইটা সিপাহিও ছিল সিপাহিরা ওখানে তো যাওয়ার কথা নয় সিফাই তারপরে রিসাল্লাহ এমনি তারা ইয়ে করে যাচ্ছে না কারণ লিবিয়াতে আমরা গিয়েছি লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে সবাই যে রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইস হিসাবে এবং একটা করে পরামর্শন দিয়ে দিবেন পরে কিছুদিন পরে কয়েক মাস আমার মনে নাই একজাক্ট ডেট সেই জেনারেল জিয়র রহমান জেনারেল নুরুল ইসলামকে পাঠায় জেনারেল নুরুল ইসলাম যে সেখানে ওদের সাথে মিটিং করে কার কার কোথায় ফরেন পোস্টিং হবে সেই সব চয়েস নিতে উনি গেছেন ওখানে জিয়র রহমানের পক্ষ থেকে জিয়র রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি ওনার ডাইরেক্ট মদত ছিল উনি তো ওদেরকে টোটাল পেট্রোনাইজ একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন পোস্ট এই প্রাইস পোস্টিংগুলি এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয় এইটা তো সত্যি তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসার কোয়ালিফাইড নয় most of them short service কমিশনের অফিসার অল্প কত দিনে তারা ইভেন গ্রাজুয়েটও না তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে ইয়েতে তো বোঝা যাচ্ছে তিন দিকে এসে উনি পুরা একদম ইয়ে করা এটাতে বোঝা যাচ্ছে যে উনি পুরো ওদের সাথে একদম ইয়ে এই আর লেয়ার থেকে ওনার সাথে ইয়ে করা এগুলি ওনার কথার ধারণা বুঝে তারা ওই ওখান থেকে বঙ্গবন থেকে পাঠিয়ে দিছি তাদের তাদের জন্য তাদের পাস ভাই বিয়ে পরিবার বিয়ে করে নেই তারা চলে গেছে অন্যান্য মহিলা তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের স্যার এগুলি আর কি কথা বলবো এই ধরনের ওই যে বিয়ে হয়নি মেয়ের মেয়ের সারি আর বিয়েও পারে না একটা এক ভদ্রলোকের এক ওয়াইফকে নিয়ে চলে গেছে সেই সব কাগজপত্র পর্যন্ত তাদেরকে বানিয়ে দিচ্ছে আবার ওই যে আরেকটাই উদয়টা অবশ্য পরে গেছে তার ওয়াইফ এই যে নিজের এক তাকেও ওখানে লিবিয়াতে থাকা অবস্থায় এক সপ্তাহের মধ্যে তার ওয়াইফ মনে হয় জয়েন ও বিয়ে হয়নি কিছুই ওই মেয়ে নারায়ণগঞ্জের এক মেয়ে ওই হুদার ওয়াইফ ভুলে গেছে তাকে কাগজ করে দিয়ে পাঠিয়ে দিছে ওখানে এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কারণে যে এগুলি সম্পন্ন এখান থেকে হচ্ছে উনি ছাড়া তো এগুলি হতে পারে না তখন উনি যেহেতু আর্মি চিফ আর্মি অফিসার বিয়ে ছাড়া ইয়ে ছাড়া এই সমস্ত মহিলারা অ্যাকম্পানি করছে যাদের ওয়াইফ ছিল চিলড্রেন ছিল তাদের ব্যাপার বিন্দু এরাও অ্যাকম্পানি করেছে আমরা লক্ষ্য করছি যেমন ওয়াইফ ক্যান্টনমেন্ট হয়েছে একাত্তর সালে ওনার ওয়াইফ উনি যখন মানে, কোথায় চিটাগাঙে ছিলেন ওনার ওয়াইফকে আমাদের দেখা হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাহাত্তর সালে মহিলা ওখানে ক্যান্টনমেন্টে ছিলেন চিটাগাং ক্যান্টনমেন্টে উনি তো ওই একত্তর সালে বাহাত্তর সালে ব্রিগেড কমান্ডার হয়েছিলেন ইয়েতে কুমিল্লা ক্যান্টনমেন্টের তো ওখানে আমরা দেখেছি ইয়ে যে ব্রিগেড কমান্ডার ওয়াইফ যখন রিসেপশন হতো ইয়ে হতো এই হচ্ছে উনি শুনেছি যে একাত্তর সালে উনি ওই ইয়ে দিয়েছিলেন তো এখানে এই জিয়া রহমানের এই সমস্ত বক্তব্যগুলো আমি ঘটনার ঘরে দু তিনবার দেখেছি ওনার মানে বক্তৃতা ইয়েতে অডিটোরিয়ামে সামান্য কয়েক মিনিটের জন্য শুনছি আমরা বাইরে দিয়ে দাঁড়াম ছিলাম ওখানে উনি বক্তব্য রাখছেন অনেক লোক সেখানে স্যার অডিট ক্যান্টনমেন্ট অডিটোরিয়াম সবাই জায়গা হয়নি জায়গা খুব কম চাই না মানে সবাই ভর্তি আগে যারা যে বসে গেছে বসে গেছে আমরা তো পরে কুপার্টি সব ছিল না উনি ক্যান্টনমেন্টে যে জওয়ানরা ছিল আর অফিসাররা ছিল তাদেরকে মোটিভেট করা ওই মোটিভেট তোমরা এই যেটা ঘটনা হয়ে গেছে হয়ে গেছে এটার বিরুদ্ধে তোমরা আর কোনো কিছু এটা আমাদের মেনে নিতে হবে এই এই ধরনের পক্ষে এটা নিয়ে ফার্দার কোনো কিছু না নাইলে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা শিপে ওই ইয়ে করে নেয় তারা তো জানেও না এসব তাদের তো কোনো অফিসাররা ইনভলভ ছিল না ওই তারা ওই বেঙ্গল রেজিমেন্টের রিটায়ার্ড অফিসার কিছু ছিল দুজন তিনজন ট্যাঙ্ক রেজিমেন্ট আর্মার ও ওরা ছিল পুরো যারা ছিল ছিল ওই যারা কুতে ছিল না তারা বক্তৃতা দিচ্ছে মোটিভেট করেছে উনি যে ওনার তো সমর্থন আছে তা নাহলে উনি এদেরকে নিজে আগ বাড়িয়ে এইসব মোটিভেশন করবে কেন ওনাদেরকে ওনার তো সমর্থনই এটা তো পরিষ্কার কথা এটা চিকেন তার অ্যাকশনইতে বোঝা যায় এই উনি তো সমর্থন ওনার ওদের প্রতি তো সমর্থন ওনার রেগুলার ওনারা ওরা ওরাই ডিকটেট করতো সব কিছু হুকুম চালাতো ওখান থেকে ওরা যা চাইতো তাই উনি করে দিতেন এই ধরনের অবস্থা ছিল এতেই তো স্যার ইনভলভমেন্টটা পরিষ্কার হয়ে যাচ্ছে একদম পরিষ্কার করে সবগুলি নাম সব অফিসার প্রত্যেকটা ঘটনা ইভেন শহীদ খালেদ মোশারফকে কারা কারা শহীদ করছে ওনার ইয়েটা আছে উনি ইয়ে করছেন যে আমরা ওনার কোনো ইয়ে নাই আমরা শুনেছি যে উনি বলছেন শুধু যে বঙ্গভবনে বসে এই মেজর মেজর এরা বসে থাকবে কেন সেখানে তারা চলে আসুক ইউনিটে চলে আসবে তারা কমান্ডে চলে আসুক ফিরে তার একটা ন্যায্য দাবি একদম সঠিক দাবি যে chain of command chain of command ছাড়া ফোর্স চলে না যে যে অফিসাররা ইয়ে করছে বা ইয়ে এই কিন্তু এদের সমর্থন ছিল এরা এই সব ঘটনার সব মূল চক্র এরা এই সব কিছু এদের সবদেরকে বিআইভির মতো ট্রিটমেন্ট সব কিছু বঙ্গভবন ভিআইপি ওনাদের ছিল সামনের যে প্রেসিডেন্ট ভিআইপিরা যে গেট দিয়ে ঢুকে সামনের ফ্রন্ট প্রেসিডেন্টের পাশে রুমে স্যুট মোস্তাক সাহেব যে রুমে থাকতেন নাকি সেই পাশে ছিল আমরা তো কোনো দোতলায় উঠিনি দোতলায় এখান দিয়ে উঠে ডাইরেক্ট লিফট লিফটে সব উপরে যেতাম এখানেই কথোপকথন হতো আর্মির সাথে এবং ওই জিয়াউর রহমান সাহেবের সাথে আর জিয়াউর রহমান আসলো এখানেই এদের সাথে কথাবার্তা এই বঙ্গবনে আসলো ওনাদের সাথে এই মিটিং হয়েছে এখানে কুয়ার ফেরা যেতে বঙ্গবনে ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি জিয়াউর রহমান যখন আসতেন আমরা তো পিছন থেকে খবর দেখতাম ই ইয়ে দেখতাম সব কিছু এই যে গাড়ি দিয়ে নামছে উনি উঠে উপরে চলে যেতেন ওই নেতাদের উপরে চেম্বার ছিল রুম ছিল তারা যে থাকতো সেখানটি Tabii.